স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন দর্শক কথা বলি তার সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা সবাই ব্যথা মুক্ত থাকতে চাই ব্যথা মুক্ত থাকা আসলে খুব যেমন জরুরি তেমন কিন্তু অনেকের কাছে মনে হয় যে এটা একেবারে অবিশ্বাস্য একেবারে ব্যথা থাকবে না আর জীবনের কোনো পর্যায়ে ব্যথা আসবে না তাও তো হয় না তো সেই বিষয়টি একটু জানতে চাইবো যে আমরা ব্যথা মুক্ত কিভাবে থাকতে পারি আপনাকে ধন্যবাদ আসলে ব্যথা আমি বলি আশীর্বাদ আর ব্যথাবিহীন যে কোনো রোগ যদি দেখা দেয় তাহলে সেটা অভিশাপ যেমন আপনার ধরেন কেউ যদি আর্থ্রাইটিসে ভুগে যদি সে ব্যথা না হতো তাহলে সে চিকিৎসা করতো না কিন্তু পাঁচ সে প্যারালাইসিস হয়ে যাবে হতাশা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে সো প্রত্যেকটা রোগের যেমন ক্যান্সারের কথা যদি বলেন সাইলেন্ট কিলার কিন্তু যদি উপসর্গ পাওয়া যায় ব্যথা পেট ব্যথা হোক বা যেখানে ক্যান্সার হয়েছে তাহলে রুগী সচেতন হবে সে চিকিৎসা করবে আর যদি না হয় তাহলে দেখা যাবে এটা স্প্রেড হয়ে যাবে ম্যাটাস্টেসিস হয়ে সারা শরীরে চলে যাবে মৃত্যুর সময় সে জানতে পারবে যে তার এই জাতীয় একটা সমস্যা হয়েছে আসলে ব্যথা যদিও আমাদের কষ্টকর বা আমরা নিতে পারি না কিন্তু আমরা আমি চিকিৎসক হিসেবে বলবো এটা রোগীর জন্য আশীর্বাদ কারণ যে কোনো রোগের প্রারম্ভিক হচ্ছে পেইন যদি সেটা হয় তাহলে রুগী শুরুতে সে তার ডায়াগনোসিসটা করে ফেলতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রপার ট্রিটমেন্ট যদি নেওয়া যায় এখানে ট্রিটমেন্ট বলতেই যে আপনার ওষুধ খেতে হবে থেরাপি দিতে হবে নট নেসেসারি মানে ট্রিটমেন্ট বলতে এখানে হতে পারে আপনার এক্সারসাইজ হতে পারে লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে খাবার দাবার হতে পারে তার মানসিক স্বাস্থ্য হতে পারে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ সো এগুলার মাধ্যমে ট্রিটমেন্ট অনেকে মনে করে যে ট্রিটমেন্ট মানে ওষুধ দিয়ে দিবে ট্রিটমেন্ট মানে অপারেশন করবে ট্রিটমেন্ট মানে বিভিন্ন আমরা এই যে থেরাপি দিচ্ছি এটা এটা হ্যাঁ এগুলো ট্রিটমেন্টের একটা অংশ মাত্র কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে একটা মানুষের কোনো একটা রোগকে আইডেন্টিফিকেশন করা এবং কেন হয়েছে সেই কারণটা ইরিডিকেট করা বা মূল উৎপাটন করা এবং সে কারণটা যেন বারবার না হয় এবং যার কারণে যেই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে ট্রিটমেন্ট এবং ভবিষ্যতে কি কি কমপ্লিকেশন হতে পারে বা কি কি সমস্যা দেখা দিতে পারে সেগুলো আগে থেকে আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ অনেক নীরব ঘাতক আছে যেটা আসলে ব্যথা বিহীন ভাবে অনেক দূরে এগিয়ে যায় একটা সময় যে ব্যথা যখন শুরু হয় তখন মানুষ ডাক্তারের কাছে আসে বা সেটা অনেক দেরি হয়ে যায় কিন্তু কিছু আছে ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী পেইন এই দীর্ঘমেয়াদী পেইন নিয়ে আমি কথা বলবো আমরা এটা নিয়ে আলোচনা করব একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম সালাম আমার হাঁটুতে ব্যথা জি দর্শক বয়স কত আপনার দর্শক আপনার বয়স কত আমার বয়স 50 আচ্ছা হাঁটু ফুলে যায় এক হাঁটু না দুই হাঁটুতে ব্যথা বাম হাঁটু বাম হাঁটুতে ব্যথা ভিতরের সাইড বাম হাঁটুর হাঁটুতে পায়ের তলায় আবার ব্যথা ঘুম থেকে উঠলে আর পারা আচ্ছা ডায়াবেটিস আছে ডায়াবেটিস নাই আমার প্রেসার হাই প্রেসার আছে ওজন কেমন ওজন কেমন ওজন ওজন কি বেশি ওজন তো পঁচাত্তর কেজি মাশাআল্লাহ উচ্চতা ফুট তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা তারপরে তো একটু বেশি হুম আচ্ছা জি ধন্যবাদ খালি খিদা লাগে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে জি খিদা লাগাটা ভালো অনেকে তো খাবার খেতেই পারে না হ্যাঁ খিদা লাগাটা এটা সুস্থতার লক্ষণ মানুষ খিদা লাগবে এটি স্বাভাবিক হ্যাঁ। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন তো ওনার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে এই বয়সে এটা ফিফটি অ্যাপ ওমেন সবারই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে প্রাইমারি এবং সেক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে এবং গোড়ালি ব্যথা উনি বলছেন পা ফেলতে কষ্ট হয় যেটা আমরা প্লান্টার ফেসাইটিস বা ক্যালকিনিয়াল স্পার হতে পারে তো যাই হোক আপনাকে আপনার ওজন কমাতে হবে এই জন্য আপনার মেনু চেঞ্জ করতে হবে আপনার খাবারের যেমন আপনি খাবেন অবশ্যই খিদা যেহেতু থাকে আপনার সেক্ষেত্রে আপনি শাকসবজি বেশি খাবেন ফল বেশি খাবেন যেহেতু ডায়াবেটিস নাই হ্যাঁ যে খাবারগুলো আপনাকে ওজন বাড়াবে না যেমন কার্বোহাইড্রেট ভাত রুটি ব্রেড মানে এই জাতীয় খাবার মিষ্টি হ্যাঁ চিনি বা গুড় মানে যত আর্টিফিশিয়াল সুগার হতে শুরু করে এই খাবারগুলো আপনাকে কমিয়ে ফেলতে হবে আপনি ভালো খাবার খান আপনি ফল খান শাকসবজি খান মাছ খান তরকারি খান এগুলো খেয়ে আপনাকে আপনার ক্ষুধা নির্ধারণ করে আপনাকে ওজন কমাতে হবে এই জন্য আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা করতে হবে কারণ আপনার পঁচাত্তর কেজি আপনার এখন ওই ওজনটা আপনার পায়ে এবং হাঁটুতে প্রেশার করতেছে আর এই বয়সে হাঁটু এবং পায়ের গোড়ালিতে আথরাইটিস ডেভেলপ করে সো সেই জন্য আপনাকে প্রাথমিকভাবে আপনি বাসায় গরম শেক দিতে পারেন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়ান আমরা বারবার বলছি নরম জুতা পায়ে দিতে হবে সফট সোলের জুতা বা যে কোনো জুতা আপনি কিনে যেটা সব সময় পায়ে দিবেন সেটা যেন নরম থাকে খালি পায়ে কখনো হাঁটবেন না আর কিছু এক্সারসাইজ আছে হাঁটুর জন্য আমার ইউটিউব চ্যানেলে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান সার্চ দিলে পেয়ে যাবেন ওগুলো আপনি করতে থাকেন আর কিছু সাপ্লিমেন্ট আছে খুব উপকার আসে আপনি কিছুদিন টানা ক্যালসিয়াম খেয়ে দেখতে পারেন এক দুই মাস ব্যথানাশক মলম দিতে পারেন বলছিলাম যে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন ওজন কমান এতে ইম্প্রুভ হয়ে যাওয়ার কথা না হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স হয়তো রিহ্যাব চিকিৎসায় যেতে হবে সেক্ষেত্রে আপনাকে বাদ ব্যথা চিকিৎসককে দেখাতে হবে আমরা দীর্ঘমেয়াদী যে ব্যথা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম আসলে দীর্ঘমেয়াদী ব্যথা থাকলে একটা পর্যায়ে দেখা যায় যে সে মানসিকভাবেও কিন্তু অনেক ভেঙে পড়ে ডিপ্রেসড হয়ে যায় জি আপনার আপনি শুরুতে বলছিলেন যে ব্যথা থাকবে না এমন কি কথা বা আমাদের জীবনে ব্যথা আসবে হ্যাঁ ব্যথা থাকতেই পারে আমরা গ্রেড যদি করি জিরো টু টেন গ্রেডিং যে পেইন স্কেল আছে ইন্টারন্যাশনাল স্কেল সো এই স্কেলে স্বাভাবিক হ্যাঁ, জিরো টলারেবল মানে মানে এখন ব্যথার মাত্রাটা কেউ সহ্য করতে পারে বেশি কেউ কম পারে এক একজনের পেইন থ্রেশহোল্ড লেভেলটা এক এক রকম যদি আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন এরপরে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন স্যার জি জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে কথা বলুন সোহান শেরপুর থেকে বলছি বলেন আপনার সমস্যা বলেন আমার সমস্যা বলতে আমি ছেলে মানুষ তো আমি দু রানের চিপাই আপনার এমনি ইয়ের মতো যেমন চর্মরোগের একটা অংশ দাউদের মতো এটা অনেকবার আমি খাইছি বড়ি খাইছি যেমন গ্লাইসোবিন এটা ভালো হইতেছে না ভালো হয় কয়েকদিন পরে আবার আবার শুরু হয় এটা এখন আবার শীতের শীতের সময় বিশেষ করে শীতের সময় তার অনেক বেড়ে যায় হ্যাঁ উপায় জি জি ধন্যবাদ আসলে স্কিন ডিজিজগুলা এই ঋতুতে বেড়ে যায় স্কিন বা আর্থ্রাইটিস রিলেটেড ডিজিজগুলা বাড়বে ক্রনিক ডিজিজগুলো এটা হয় এটা আমরা এর আগে বলছি যে বিভিন্ন ওয়েদার একটা predisposing factor triggering factor age একটা ট্রিগারিং ফ্যাক্টর বিভিন্ন দেশ ভেদে এক এক রোগের প্রবণতাটা বেড়ে যায় তো আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার ট্রিটমেন্টটার ওষুধের পাশাপাশি ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে কিছু হাইজিন মেনটেন করতে বলছে নিয়মকানুন কাপড় ড্রেস ক্লথ অনেক কারণে এগুলো বেড়ে যেতে পারে ধরেন অনেক অনেকের স্কিনের সেন্সিটিভিটি আছে ধরেন আপনি আন্ডারওয়ার আপনার ড্রেস আপনার প্যান্ট শার্ট যা পরেন এগুলোর সাথে সম্পর্কযুক্ত তো আপনি আবার আপনার ওই স্কিনের ডাক্তার সাহেবের সাথে কথা বলেন কথা বলে আপনাকে শুধু কেবল ওষুধ নির্ভর হলে হবে না এটার কারণটা কি কেন হচ্ছে বারবার আপনাকে এই যে পয় পরিষ্কার থাকা হাইজিন মেইনটেইন করা এগুলো অনেক কিছু আপনাকে মেইনটেইন করতে হবে আর ট্রিগারিং ফ্যাক্টর যেমন শীত ঋতু বা গরম ঋতু এগুলার আগে আপনাকে হয়তো প্রি অ্যাসেসমেন্ট করে নিতে হবে মানে ডাক্তারকে দেখিয়ে আগে থেকে একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে সো ওইভাবে আপনাকে ভালো থাকতে হবে আমরা কথা বলছিলাম যে দীর্ঘমেয়াদী পেইন এবং আপনি বলছিলেন যে আসলে কোনো মানুষই তো পেইন ছাড়া কখনো থাকে না এবং এর যে একটি গ্রেডিং স্কেল আছে এক থেকে দশ সেই বিষয়টি নিয়েও কথা বলছিলাম জি আমরা আসলে ওই জিরো টু ধরেন এক দুই তিন এটা অনেকেই থাকতে পারে টলারেবল বা এটা মাত্রা বারে কমে বারে কম হতে পারে যদি সেটা ধরেন মোর দেন ফাইভ এর মধ্যে থাকে এইট এর মধ্যে তখন তার জন্য অসহ্যকর কষ্টদায়ক জীবনযাপনে কষ্ট হয় তখন অবশ্যই ট্রিটমেন্টের কথা আমরা বলি এখন আপনার যেটা বলছেন যে পেইন মুক্ত থাকতে করণীয় কি যে পেইনের কথা আমরা বলছি যে যে পেইনটা ফ্যাটাল না বা মৃত্যু ঝুঁকি নাই এই পেইনের কথাই আমরা আসলে এখানে আলোচনা করার চেষ্টা করতেছি তো তার মধ্যে অন্যতম হচ্ছে সকল মাস্কুল স্কেলেটাল পেইন ধরেন আমাদের দেশের মানুষ বলে বাত রোগ বা বাত ব্যথা আক্রান্ত বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিজর্ডার পেইন এগুলা হতে পারে তো এই ক্ষেত্রে আমার ফার্স্ট সাজেশন হচ্ছে আপনাকে পেইনের উৎস কারণ যেটা আমরা বলি ইটিওলজি বা কজ আপনাকে আগে নির্ধারণ করতে হবে কজ খুঁজে নিয়ে তারপরে তো আসলে ট্রিটমেন্ট স্টার্ট করা হয় আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম আমি দীপঙ্কর বিশ্বাস চট্টগ্রাম থেকে বলছি জি বলেন দীপঙ্কর সাহেব শুনতে পাচ্ছি আমার স্যার আমার আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম সালাম স্যার আমার মেয়ে ঘুম থেকে উঠলে হাঁটুর নিচে যে মার্সেল গুলো আছে না এই মার্সেল গুলো বেড়ে পারে এক পর্যায়ে উপরে যে মার্সেল গুলো আছে এইগুলো বেড়ে পড়ে এক পর্যায়ে হাতেও জোর থাকে না এক পর্যায়ে ঘাড়েও জোর থাকে হঠাৎ করে আমি আর আমার মেয়ে শুয়ে আছি একদিন রাত্রে আমাকে বলতেছে যে আমাকে বলতে বাবা আমি ওয়াশ নিয়ে যাবো ওয়াশ নিয়ে করে আমি দাঁড়াতে পারতেছি না পারছি না কি করবো কি করবো সকালে পরে মা ওষুধ হাসপাতাল নিয়েছি ওরা বলছিল যে এটা একটা জিটিএইচ নামে কি একটা রোগের কথা বলছিল পরে আবার রাত্রে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এক পর্যায়ে সকাল হতে যে আবার ঠিক হয়ে গেছে এখন এটা কি করতে পারি আমি তো খুব টেনশনে আছি এখন আর হচ্ছে বর্তমানে আর এই প্রবলেমটা হচ্ছে মানে বর্তমানে প্রবলেমটা হচ্ছে না এটা কি একবার হয়েছে না বারবার হচ্ছে এটা হয়েছে এরকম হয়ে আবার ঠিক হয়ে গিয়েছে আবার ঠিক হয়ে গেছে স্যার একবার একদিনের মধ্যে ঠিক হয়ে গেছে একবার দুই দিনের ভিতরে ঠিক হয়েছে আপনি এর আগে ভর্তি করতে হয়েছিল একবার ভর্তি করতে হয়েছিল আচ্ছা ওর বয়স কত এখন এখন 11 বছর এমনি এখন ভালো চলাফেরা সব ঠিক আছে হ্যাঁ? ওকে ধন্যবাদ যে আমি বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পেরেছি উনি প্রথম বলছিল জিবিএস সো জিবিএস এ হতে পারে কিন্তু জিবিএস এরকম না যে এক দুই দিন থাকার পর আবার ভালো হয়ে যাবে ব্যাপারটা তা না হয়তো অনেক দিন চিকিৎসা যেতে পারে অনেক প্রবলেম আছে কিছুটা সাইকোলজিক্যাল ওরিয়েন্টেডও হতে পারে অনেক সময় এটা হয় আবার ব্যাক করে যেমন জিবিএস হলে আপনার আইসিউতে যেতে হতে পারে অনেক সময় রোগী বেশি যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে ভাইটাল সাইনে প্রবলেম হয় নিয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু দুই তিন দিন পরে আবার ব্যাক করে চলে আসবে স্বাভাবিক হয়ে যাবে ব্যাপারটা তা না আমার কাছে সাধারণত বেশ সময় লাগে সময় লাগে হ্যাঁ তাকে রিহ্যাব করতে সময় লাগবে কয়েক মাস ইভেন কি বছর লেগে যেতে পারে তো ওনার ক্ষেত্রে কথা যেটা মনে হচ্ছে এবং এটা রিপিটেড বারবার হচ্ছে এটা অন্য কোনো ডিজিজ হতে পারে নিউরোলজিক্যাল বা আপনার সাইকোলজিক্যাল ডিজিজ ডিসঅর্ডার হতে পারে তো আমার মনে হয় আপনি একজন ভালো নিউরোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্টের সাথে ওকে পরামর্শ করাতে পারেন পাশাপাশি তারপরে এটা আমি মনে করি এটা ইম্প্রুভ হয়ে যাবে তবে জিবিএস বা যে জাতীয় সমস্যা নিয়ে আমরা ডিলিংস করি সেই ক্ষেত্রে ধরেন একবার হলে সাথে সাথে ভালো হবে না একটু সময় লাগবে অনেক দিন চিকিৎসা দিতে হবে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে গ্রেডিং স্কেল পেইনের একটা স্কেল থাকে যে কত কতটা সিভিয়ার বা মডারেট বা মাইল্ড এটা আসলে কিভাবে পরিমাপ করা হয় বা একজন মানুষ কিভাবে বুঝবে যে মানে কোন গ্রেডের মধ্যে সে আছে যে আমরা বিভিন্ন টেস্ট করে থাকি মানে গ্রেডগুলো আমরা দেখার জন্য রোগীর মুভমেন্টের মাধ্যমে দেখতে পারি ধরেন একজনে শোল্ডার জয়েন্টের পেন নিয়ে আসছে তো শোল্ডার জয়েন্টে শোল্ডার জয়েন্টে তার রেস্ট অবস্থা কি আমরা সেটা দেখতে পারি তাকে মুভ করতে বললে কি হয় সেটা দেখতে পারি তার ফাংশনিং অবস্থা কি হয় সেটা দেখতে পারি ওইভাবে আমরা গ্রেডটা আসলে নির্ধারণ করে থাকি আর গ্রেডের ক্ষেত্রে আমরা যেটা বলছি এক একজনের আবার গ্রেডের টলারেবিলিটি বা সহ্য ক্ষমতা বিভিন্ন রকম কেউ হয়তো টেন গ্রেডেও সে মোডারেট টাইপ পেইনের কথা বলতে পারে আবার আচ্ছা। কেউ হয়তো দুই তিনের মধ্যে সে সিভিয়ার টাইপ পেনের কথা বলতে পারে ইট ডিপেন্ডস অন এক একজনের এক এক রকম হতে পারে কিন্তু আমরা যেই বাত ব্যথা বা আর্থ্রাইটিস যে রোগগুলার কথা বলছি এই পেইনগুলা থাকে মোডারেট মানে mild to moderate type pain এবং লং পেইন ধরেন কয়েক মাস কয়েক বছর ধরে এই রোগে আক্রান্ত এবং এই পেইন থাকে এই পেইনগুলা মানুষের জন্য ডিস্টার্বড বা জীবনযাপনে ডিস্টার্ব এবং অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করলে পেইনগুলা ইমপ্রুভ করে ওই পেইনগুলার কারণটা হচ্ছে ইম্পর্টেন্ট যেমন বারবার যদি আমরা কারণে মানে বন্ধ না করতে পারি ধরেন রুগীর চিকিৎসা দিল ভালো হয়ে গেল বা পেনের মাত্রা কমে আসলো স্কেল কমে আসলো সে হয়তো অ্যাক্টিভ লাইফ লিড করতেছে কিন্তু আবার ট্রিগারিং ফ্যাক্টর যদি উপস্থিত হয় আবার পেইনটা বেড়ে যেতে পারে সো এই পেইনগুলো আমরা প্রত্যেকটা রোগকেই আমরা আলাদা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং সেটা যদি আগের থেকেই প্রিভেনশান করা যায় প্রিভেনশান করা যেতে পারে বিভিন্ন ওষুধের মাধ্যমে করা যেতে পারে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে খাবারের মাধ্যমে লাইফস্টাইলের মাধ্যমে বিভিন্ন পরিবেশগতভাবে যেমন আমরা এই যে আর্থ্রাইটিস রোগী আমরা বারবার বলছি শীতের শুরুতে যারা স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত যে শীতে বেড়ে যেতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস একেবারে ট্রিগার ফ্যাক্টরি হচ্ছে কোল্ড ওয়েদার সো আগের থেকে যদি ওনার প্রিভেনশান করত ধরেন ওষুধ যারা বন্ধ করে দিয়েছে বা ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে বা তাদের রেঞ্জ অফ মোশন কম শরীরের মাসেল উইক জোড়া রেঞ্জ কমে গিয়েছে তারা যদি কিছুদিন রিহ্যাব করতো তাহলে হয়তো এই শীতে এসেছে আবার ওই হঠাৎ করে টিগার ফ্যাক্টরটা তাকে এফেক্ট করতো না সে আগের থেকেই প্রিভেনশনটা নিতে পারতো তো এই জন্য এই রিমাটয়েড আর্থ্রাইটিস যেমন এই রুগীগুলোকে আমরা যদি এখনও ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসি ধরেন শীত ঋতু আসবে যাবে বছরের পর বছর এটি হতে থাকবে সো আগে থেকে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি এবং তাকে বিভিন্ন যেমন ওয়ার্ম থাকে আমরা বারবার বলছি এখন ধরেন কোনো কারণে তাকে বের হতে হলো ক্ষতি হতে পারে তো সে কি করলো সে গরম কাপড় চোপড় ইউজ করলো না তাহলে তার সমস্যাটা বেড়ে যাবে কোনো কারণে গোসল করা যেমন সে হয়তো স্বাভাবিক নর্মাল পানিতে এখন তো পানি ঠান্ডা এ পানিতে গোসল করলে তার সমস্যাটা বেড়ে যেতে পারে সো তাকে ওয়ার্ম ওয়াটারে গরম পানি কুসুম গরম পানিতে গোসল করা ওয়ার্ম আমরা বারবার বলতেছি গরম শেক নেওয়া বা স্পেসিফিক কোনো জোড়া যদি এফেক্ট হয় অনেক সময় ওই জোড়া জোড়াটা ই হয়ে যেতে পারে ধরেন প্রদা হয়ে গরম হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে উল্টা আবার ওইখানে ঠান্ডা মানে শেক নেওয়া সো এইটা রুগী টু রুগী ভেরি করে সো এই জিনিসগুলা রুগীরা আগে থেকে যদি সাবধান থাকে প্রিভেনশন করতে পারে তাহলে ক্রনিক পেইন এটা কিন্তু আপনার হুট করে হঠাৎ করে বেড়ে যাবে না যে মাত্রায় সে জীবনযাপন করতে পারে সেই মাত্রায় সে চলতে পারে কারণ আর এই রোগগুলা ক্রনিক পেইন যেগুলো আছে এগুলো তো এরকম না যে লাইফ থ্রেটেনিং যে সে মারা যাবে কিন্তু বেশ ভোগায় একেবারে লাইফ থ্রেটেনিং না হলেও অনেক ভুগতে হয় আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটি বিরতির সময় হয়ে গিয়েছে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 থাকতেই পারে আর যদি সেটা দীর্ঘমেয়াদী পেইন হয় তাহলে কিন্তু এটা অনেক ভোগায় যদিও একেবারে লাইফ থ্রেটেনিং না যেটা আপনি বলছিলেন কিন্তু এটা আমাদেরকে অনেক ভোগায় সেই বিষয়ে আসলে করণীয় কি আপনাকে ধন্যবাদ আসলে আমরা পেইনগুলো যে মাস্কুলে স্কেলেটাল পেনের বা অন্যান্য পেইনের কথা যেগুলো বলছি এগুলো প্রত্যেকটারই কিন্তু আমরা যদি কারণ নির্ধারণ করে আগে থেকে ট্রিটমেন্ট দিতে পারি এবং ট্রিটমেন্টগুলা এখন ধরেন একটা নেক পেইন বা ব্যাক পেইন এটাই আসলে বেশি ব্যাক পেইনটাই তো মানে খুব বেশি দেখা যায় যেটা দীর্ঘমেয়াদী একটা পেইন বা নেক পেইন সেটাও দীর্ঘমেয়াদী এবং এই পেইনগুলা থেকে মানুষ কিন্তু তার কাজে মনোযোগ দিতে পারে না বা কর্মক্ষমহীন হয়ে পড়ে ইভেন আমেরিকাতে স্টাডি আছে কোয়ালিটি লাইফ সেটা কিন্তু অনেক কমে যায় অনেক কমে যায় অনেকে জব ছেড়ে দিতে হয় আমরা দেখি যেমন আমাদের অনেকে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে কাজ করে ইভেনকি আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডেও জব ছাড়তে তারা বাধ্য হয় এই ব্যাক পেইনের কারণে সো এই পেইনগুলো আসলে কি এই পেইনগুলো কিন্তু আমাদের ক্রিয়েট করা মানে আমরা যারা পেইনের রুগী আমাদের রুগীরা তারা নিজেরাই ক্রিয়েট করে কিছুটা সামান্য সচেতনতার অভাব বা রিপিটেড কাজ করা বারবার একই কাজে তো এই জিনিসগুলো যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি সচেতনতা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমরা এমনিতেই ভালো থাকতে পারি আমি বারবার বলে আসছি আমরা সেই শুরু থেকে যেমন মোবাইল ফোনের ব্যবহার মোবাইল ফোন অবশ্যই আমরা ব্যবহার করব প্রয়োজন হলে কিন্তু এটা কন্টিনিউয়াস না মানে সারাদিনই যদি মোবাইল ফোনের মধ্যে পড়ে থাকি তাহলে আমাদের ব্যাক পেন নেক পেন হবে এটা একেবারে কমন এবং সেটা যদি পশ্চারাল মেইন কারেকশন না থাকে তাহলে তো হবেই আর যদি কারেক্টিভ ভাবেও করে তাও কিন্তু লং যখন যদি পশ্চারাল মেইন কারেকশন দেখা দিবে সো এই দিকে আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু দ্বিতীয়ত কাজের ধরন কাজের প্রকৃতি কাজের ক্ষেত্রে করণীয় আমাদের এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি হুম নিয়মিত শরীর চর্চা এটা কিন্তু নাই বললেই চলে আপনি কাজ করেন আট ঘন্টা দশ ঘন্টা ইটস ওকে নো প্রবলেম আপনি করতে পারেন কিন্তু দশ ঘন্টার পরে যদি এক ঘন্টা আপনার শরীর চর্চা ব্যয় করেন তাহলে আপনার ওই রিকভারিটা এখানে চলে আসবে আপনার এই জাতীয় পেইন আসার মানে সম্ভাবনা খুবই কম খুবই আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন সমস্যা আপনার মেরুদণ্ড ব্যথা করে আর দুই হাঁটুতে ব্যথা করে আপনার বয়স কত আপনার বয়স চব্বিশ বছর আচ্ছা মেরুদণ্ডের ব্যথাটা কি পায়ের দিকে নামে নাকি আলাদা আলাদা মানে হাঁটুতে আলাদা মেরুদণ্ডে আলাদা এরকম মেরুদণ্ডটাই আলাদা আর হাঁটুটাই আলাদা এমনি ফুলে যায় হাঁটু না না এরকম কিছু হয় না আপনার দশ বারো বছর আগে আপনার ফুটবল খেলছিলাম তো না আপনার উপরে যে আপনার এটা গেছিল বাদে ট্রিটমেন্ট করছিলাম ভালো হয়েছিল ঠান্ডা লাগলে ব্যথা করে পায়ের মধ্যে না আর আপনার পিঠের মধ্যে মেরুদণ্ড ব্যথা করে করছি রোগের সমস্যা রোগ বলে দুর্বল হয়ে গেছে ওকে আর হাঁটু কি একটা না দুটোটা দুইটা না দুটো হাঁটুতে ফুটবল খেলে আপনার ব্যথা পাইছিলাম আচ্ছা আপনি কি করেন পেশা কি পেশা হয়েছে রাজমিস্ত্রি কাজ করি স্যার ভারী কাজ করতে হয় ঠিক না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার পিএলআইডি এবং আর্থ্রাই এবং পোস্টমাটিক যে পেইন যেটা হাঁটুতে হয়তো আঘাত পেয়েছে এই জন্যই প্রবলেম আর ওনারও একই ওই যে রাজমিস্ত্রির কাজ পেশাগত কাজ এখন রাজমিস্ত্রির কাজ বা এই এই জাতীয় কাজ কি শুধু বাংলাদেশি হয় তা না পৃথিবীর প্রত্যেকটা দেশই হচ্ছে সো তাদের টেকনোলজি এবং তারা কিন্তু জানে যে অকুপেশনাল হ্যাজার্ড হতে পারে যে আমার এই শ্রমিকের এই কাজে গেলে তার ব্যাক পেন হতে পারে তার কোমর ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে হাঁটু ব্যথা হতে পারে সো তারা কিন্তু আগের থেকেই প্রিভেন্টিভ মেজার নিয়ে কাজগুলো করে তারা সেফটি ডিভাইস ব্যবহার করে কাজটার টেকনোলজি ইউজ করতেছে সেটা কিন্তু আমাদের দেশে সেই ল্যাকিংসটা আছে যার কারণে উনি এখন বেশি বয়স যেহেতু বেশিরভাগ কাজ কিন্তু ম্যানুয়ালি করা হয় ম্যানুয়ালি করা হয় এবং এখানে বুদ্ধির অভাব মানে বুদ্ধি খাটানোটা কম হয় যে একটা মানুষ ইয়াং তার এখন বয়স চব্বিশ না কত বললো এরকম সো তো চব্বিশ বছরের মানুষ তো হাইলি এনার্জেটিক সে ঠিক না পুরা সে একটা যুবক সো এই সময় সে তার শরীরে যত এনার্জি আছে ব্যয় করতেছে করে সে মানে জোর করে কাজ করতেছে আসলে পৃথিবীর কোনো কাজই জোরাজুরির ব্যাপার না মানে আমরা যদি ধর্মীয় রিসার্চও করি চিন্তা করি সায়েন্সের সাথে ধর্মের মিল আছে কোনো কিছু জোরাজোরির ইস্যু না এভরিথিংই আপনাকে সাইন্টিফিক ওয়ে করতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে এবং সেইভাবে আপনার কাজটা করতে হবে তো উনি হয়তো ধরেন রাজমিস্ত্রি নিচে সামনে যুক্ত হয় তার মশলা তৈরি করা তার ইট উঠানো বা অনেক কাজ আছে তো এগুলার যে টেকনোলজিক্যাল প্রবলেম হচ্ছে তো আমার মনে হয় আপনি এই কাজটা কিভাবে সহজে করবেন এগুলো নিয়ে একটু পড়ালেখা করেন স্টাডি করেন এখন তো ইন্টারনেটের যুগ যে আপনার কাজটা কত সহজে মেরুদণ্ডের উপরে যেন প্রেশার না পড়ে যেমন আমরা সামনে ঝুঁকে কাজ করতে না করতেছি সামনে ঝুঁকে ভারী জিনিস টান দিতে না করতেছি কিভাবে করতে হবে সেক্ষেত্রে হাঁটুটা ভেঙে দেন আপনি ওই ওজনটা উঠান সো এই কাজগুলো এভাবে করেন আপনি দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করেন দাঁড়িয়ে কাজ করেন আপনি কুজো হয়ে না করে নিচের কাজ করতে গেলে আপনি নিচে হাঁটু ভেঙে বসে নিচের কাজটা করেন দেন উঠে উপরে কাজটা করেন ওইভাবে আপনাকে কাজটা করতে হবে আর পাশাপাশি আপনি কি কোনো এক্সারসাইজ করেন মেরুদণ্ডের জন্য পিঠের জন্য না আপনি জানেনই না আপনাকে এই কাজের ফাঁকে ফাঁকে আপনাকে আমাদের দেওয়া এক্সারসাইজগুলো আমরা জনগণের জন্য দিয়েছি ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ওগুলা দেখে দেখে ব্যায়ামগুলো করবেন করলে দেখবেন এই সমস্যাগুলা হতো না কিন্তু আপনার যেহেতু সমস্যা হয়ে হয়ে গিয়েছে আপনাকে এখন রিহ্যাব চিকিৎসা করতে হবে এবং কাজটা আপনাকে সাবধানে করে করতে হবে কাজ তো ছাড়া যাবে না আপনি কাজ ছাড়া কি করবেন আপনার তো পেশা এটা সো সেটা কিভাবে নিজের জীবনের সাথে খাপ খাইয়ে কাজটা করা যায় জোরাজুরি করে না করে তাহলেই দেখবেন আপনি আস্তে আস্তে সুস্থতার সাথে কাজগুলো করতে পারতেছে একটা বিষয় যেমনটা বললেন যে আমাদেরই তৈরি আবার অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল ইনজিউরি হয়ে থাকে বিশেষ করে স্পাইন বা মেরুদণ্ড আমাদের শরীরের একটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা অংশ সেখানে যদি কখনো ইঞ্জুরি হয়ে থাকে এবং সেটা থেকে দীর্ঘমেয়াদী পেইন তাকে হয়তো বা সহ্য করতে হচ্ছে সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পেইন স্পাইনের ক্ষেত্রে পুরো মেরুদণ্ড একেবারে ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে আপনি যেটা বলছেন যে আমরা তৈরি করি যে অ্যাক্সিডেন্টও কিন্তু আমাদেরই তৈরি কোনো না কোনো আপনি করেন নাই বা কেউ করে নাই কেউ করেছে ধরেন আপনি গাড়ি ঠিক মতোই ড্রাইভ করতেছেন আরেকজন ঠিক মতো ড্রাইভ করতেছে না সে হয়তো আপনাকে অ্যাক্সিডেন্টটা করলো বাট ম্যান মেড আমাদের নিজেদেরই তৈরি সো এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রিভেনশন করা যায় এটা তো আমাদের আসি যেন আমরা এই এই ইঞ্জুরির প্রবণতাটা কমিয়ে ফেলা এটা অবশ্যই সচেতনতার একটা ব্যাপার সবার সাবধানতার ব্যাপার নিয়মকানুন মানার ব্যাপার হ্যাঁ এটা জনসচেতনতা ইজ ইম্পর্টেন্ট তাহলে আমরা ইনজুরি সাম্প্রতিককালে দেখা গেছে যে সড়ক দুর্ঘটনার রেট যেটা হার বেড়ে গেছে বেড়ে গেছে এটা অবশ্যই আমাদের সচেতনতার অভাব মোরালিটির অভাব নৈতিকতার অভাব একদিনে তো আর মানে এগুলো হচ্ছে না আমরা সবাই একটা ক্রমাগত প্রতিযোগিতার মধ্যে আছি সো প্রতিযোগিতা যদি কমিয়ে ফেলতে পারি সব কিছুতেই তাহলে এই ইঞ্জুরিগুলো কমে আসবে অ্যাসাল্ট ইঞ্জুরি শারীরিক আঘাত এগুলো কমে আসবে আর যখন আঘাত হয়েই যায় হয়ে যায় আল্লাহ আল্লাহ না করুক বা যে কোনো কারণে হোক হয়ে গেলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এই ক্ষেত্রেই হচ্ছে আপনার এটা নিয়ে আমরা কাজ করি দিস ইজ রিহ্যাবিলিটেশন পুনর্বাসন আপনি পেইন কিলার কতদিন খাবেন পেইন কিলারের দীর্ঘমেয়াদী কোনো ডাক্তার দিবে না ডাক্তার নিজেও খাবেন আমিও খাবো না সো আপনাকে রিহ্যাবিলিটেশন যেতে হবে যেহেতু রিহ্যাবিলিটেশনটা একটা সেফ ট্রিটমেন্ট এবং দীর্ঘমেয়াদী কার্যকরী এবং আপনাকে টিস্যু হিল হতে রিজেনারেট করতে সাহায্য করে আপনার ওই এফেক্টেড যেগুলো ইনজুর টিস্যু বা এফেক্টেড অর্গান বা সাইট আপনাকে আবার হেলদি করতে সাহায্য সহায়তা করে সো আপনি এই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে এই ট্রিটমেন্ট জানতে হবে এই ট্রিটমেন্ট কোথায় নেবেন কিভাবে করবেন কতদিন করবেন সেই জাতীয় চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে হয়ে এই চিকিৎসাগুলো করতে হবে আর এটাও যে আপনাকে আজীবন করতে হবে এমন কোনো কথা নেই এটা আপনাকে বিভিন্ন ধাপ আছে কিছুদিন সেন্টার বেসড হসপিটাল বেসড তারপরে হয়তো আপনার হোম বেসড ধাপগুলো কথা বলবো একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক আপনি শুনতে পাচ্ছেন জি আমরা আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন ওয়ালাইকুম সালাম দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি আমি জেলা থেকে বলছি জি জি বলেন আপনার শীত কেমন ওখানে শীত এখানে মোটামুটি আছে আচ্ছা বেশি না বলেন কি সমস্যা আপনার জি আমার মাজা চাল পাইছিলাম বুঝলেন একটু ভারী কাজ করতে চাল পাইছিলাম কিন্তু আমার মাজা চালটাই অতিরিক্ত ব্যথা আমি উঠতে গেল বাম সাইডটা টাইনি ধরছে বসতে গেল ওটা বাম সাইডে টাইনি ধরছে বয়স কত আপনার বয়স একচল্লিশ বিয়াল্লিশ এরম হবে আপনি কি মাজায় আঘাত পেয়েছিলেন ব্যথা পেয়েছিলেন জি আঘাত পেয়েছিলাম মাজায় ব্যথা পেয়েছি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার মাজা আঘাত পেয়েছে মাজার থেকে ব্যথা টেনে ধরে তো আঘাত পরবর্তী যেটা আমরা কমন পাই পিএলআইডি একেবারে কমন লিস্থেসিস মানে হাড় সরে যেতে পারে রুগী হয়তো মাইল্ড আঘাত পেয়েছে সেটা ট্রিটমেন্ট করে না বা সাবধান হয় নাই ওই এয়ারপোর্ট থেকে যে কোনো একটা ইঞ্জুরি হলে আমরা বলি যে আপনি একটু রেস্টে যান হ্যাঁ বা রেস্টে অনেক হয় না হয়ে ওঠে না বা করে না যখন রেস্টে থাকবে না তখনই ইঞ্জুরিটা আরও বাড়তে থাকবে এবং সে হয়তো ওখানে কোনো ডাক্তার দেখিয়ে বা যে কোনো ফার্মাসিস্টের কাছে পেইন কিলার খেয়েছে পেইনটা কমে গেছে কিন্তু সমস্যার সমাধান হয়নি তখন লিস্থিসিসটা আরও বেড়ে যেতে পারে তা আমার মনে হয় আপনি বসে না থেকে একজন ডাক্তারকে দেখান বাদ ব্যথা একটা এক্স রে করে দেখেন বা এমআরআই করে আপনাকে ওই সমস্যাটা আসলে কি আছে বর্তমানে ওইভাবে আপনাকে আপনার জীবনটা অ্যাডজাস্ট করতে হবে কাজের ধরন মানে ওইভাবে আপনি যে কাজগুলো করেন ওইভাবে সাবধানতার সাথে কাজটা করতে হবে আপনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা নিতে হবে এক্সারসাইজ করতে হবে সো এগুলো একটু মেনটেন করে দেন আপনি কাজে আবার যোগদান করেন আপনি বসে না থেকে অবশ্যই এখনই ডাক্তারকে দেখাতে হবে দেখে আপনাকে চিকিৎসা করতে হবে বসে থাকলে সমস্যাটা আরও বাড়তে থাকবে বা আপনি দু একদিন ব্যথার ওষুধ খেলেন একটু আরাম লাগলো সেটা আপনার হয়তো সাময়িক উপকার হবে কিন্তু দীর্ঘমেয়াদী আপনার ক্ষতি হবে আপনি ব্যথায় গরম শেক দিতে পারেন আমরা যে নিয়মকানুনগুলোর কথা বলছি বারবার বা আমার ইউটিউব ফেসবুকে দেখবেন আমরা বসা শোয়া ব্যায়াম দিয়েছি ওগুলো আপনি পাশাপাশি করেন এবং একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখাতে পারেন আর আমরা কথা বলছিলাম যে রিহ্যাবিলিটেশনের কিছু ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কথা বলবো যেমন আমরা ক্রনিক পেইনে আসলে আমরা রুগীদেরকে চিকিৎসার পাশাপাশি আমরা তাকে বিভিন্ন এক্সারসাইজ দেই বিভিন্ন নিয়মকানুন বলে দেই তার পেশার সাথে তাকে কিভাবে পেশাটা করবে সেটা তাকে বলি বা অনেকের ক্ষেত্রে আমরা প্রয়োজনে পেশা চেঞ্জ করতে বলি কি কীরকম চেঞ্জ করে যেমন উনি রাজমিস্ত্রি একজন ফোন দিল একটু আগে রাজমিস্ত্রি কাজ করে তো উনি যদি দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা হয় ওনার অবশ্যই এই বিষয়ে ভালো জ্ঞান আছে এখন যদি ওনা ওনার দ্বারা আর ফিজিক্যালি কাজটা করা না হয় উনি হয়তো তদারকি বা উনি একটা কন্ট্রাক্টারি করতে পারে সো তাকে এই বুদ্ধি মানে পরামর্শটা রিলেটেড কাজই সে করবে কিন্তু তার যেন ওইভাবে ফিজিক্যালি কোনো প্রবলেম না হয় সে বুদ্ধি বুদ্ধির কাজটা করবে এটা আরো তার জন্য ভালো বেটার সো এই পরামর্শটাও দেওয়া লাগে এটিও রিহেবিলিটেশনের একটা অংশ অবশ্যই কারণ আপনার সে হয়তো ভেবে নিছে আমি পেশাজীবী আমি এইভাবেই চলবো আজীবন হ্যাঁ তাকে থিমটা চেঞ্জ করে দেওয়া যে you should change your job by this way তুমি এইভাবে করো একেবারে অন্য জবে চলে যেতে হবে সেটা এমন কোনো কথা নেই সে ওটা তদারকি করতে পারে কারণ সে তো কাজটা জানে দীর্ঘদিন বা তার সাথে একটা হেল্পার নিতে পারে কাজের গতি বাড়বে সে এতদিন নিজে নিজে চিন্তা করে আমি ইয়াং মানুষ চব্বিশ বছর বয়স সো আমি হেল্পার নিব কেন হ্যাঁ এখন যখন সে হেল্পারটা নিবে তার দুইটা উপকার হবে তার কাজের গতি বাড়বে তার পেশার ছাড়তে হলো না আবার সে নিজেও সুস্থ থাকতে পারলো সো এই জিনিসগুলা এখানে কিন্তু প্রত্যেকটা চিকিৎসার সাথে মানসিক স্বাস্থ্য খুবই জড়িত মানে ফিজিক্যাল স্বাস্থ্যের সাথে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা নিয়ে আসলে তেমন কথা বলা হয় না আমরা কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ভলিউম কমিয়ে কথা বলুন আমাদের সাথে টেলিভিশনে ভলিউমটি কমিয়ে নিন হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমরা শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটা বলে আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি মুর্শিদাবাদ থেকে বলছি বুঝছেন আমার ডান পায়ে ওই ব্যথা করে রাতে শুইলে বুঝছেন পুরা পা না পায়ের গোড়ালি না না পুরা পা ওই আর কি ওই আপনার ঘুমাইলে ঘুমানোর পর উঠলে আর কি পাটা নামাই দিলে বড় কষ্ট হয় আর কি আবার আচ্ছা। একটা ট্যাবলেট খাইলে তিন চার দিন ব্যথা করে না আচ্ছা এটা কি কোমর পর্যন্ত হয় কোমর পর্যন্ত মাজা কোমর পর্যন্ত হ্যাঁ বয়স কত আপনার এই পঞ্চাশ পঞ্চাশ বছর আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি হ্যাঁ জি আমি বলছি আপনি আমাদের প্রোগ্রাম শুনুন আমি উত্তর দিচ্ছি আপনার ওনার ওনারও ডিক্স প্রলাপজনিত প্রবলেম এটা শুয়ে থাকলে পুরো পাটা ব্যথা হয় হয়তো পেইন কিলার খেলে ব্যথাটা কমে আসে তো এই জাতীয় রুগীদেরকে অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট ব্যথা এখন যে ব্যথাটা হয়তো তার জন্য ট্রিটমেন্টযোগ্য এবং সেটা হয়তো আপনার ব্যথা নাও তা উনি বলছে যে ব্যথার ওষুধ খেলে চলে যায় কিন্তু আবার আসতেছে বাট ইট ইজ রিকারেন্ট বারবার বারবার হচ্ছে হয়তো একদিন ওই ওষুধ আর কাজ করবে না মানে ওষুধে আর হবে না তখন স্বাভাবিক আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি সেগুলোও কাজ করবে না তো এই জন্য ওনাকে আমি সাবধান করব যে আপনার ডায়াগনোসিসটা করা দরকার আপনি একটু বিছানা শুয়ে চিত হয়ে শুয়ে আপনি দেখবেন পা উঠাতে পারেন কিনা সোজা হাঁটু না ভেঙ্গে সোজা স্ট্রেট পা উপরে উঠানো যায় কিনা একবার ডানটা একবার বামটা যদি দেখেন একেবারে সোজা উঠানো যায় একেবারে আপনার বুক পর্যন্ত নিয়ে আসা যায় সোজা স্ট্রেট তাহলে বুঝতে হবে বড় কোনো প্রবলেম নয় হয়তো মাসেল কোনো কারণে হচ্ছে এক্ষেত্রে আপনি গরম শেক দিতে পারেন বিভিন্ন ব্যায়াম আছে আমরা ইউটিউবে দিয়েছি ওগুলো করলে এগুলো ইম্প্রুভ হয়ে যাবে আর যদি দেখেন না পা উঠাতে কষ্ট হচ্ছে একটু উঠাতে পারছেন একটা উঠাতে পারছেন পুরো আর একটা পাঁচ ডিগ্রি বা অল্প একটু উঠাতে পারছেন তাহলে বুঝতে হবে কোমরের ডিক্স প্রলাপস আছে বা কোমরের প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে আপনাকে একজন বাদ ব্যথা ব্যথা নিয়ে যারা কাজ করেন তাদেরকে দেখিয়ে আপনাকে প্রয়োজনে এক্স রে এমআরআই বা সিটি স্ক্যান করে উনি আপনাকে চিকিৎসা দিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এই ক্ষেত্রে রিহ্যাব ফিজিও বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি আমরা কথা বলছিলাম যে আসলে ব্যথার সাথে মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো একটা আরেকটি বিরতির সময় হয়ে গিয়েছে আচ্ছা।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 তাদের বিশেষ করে এবং আরেকটা হচ্ছে অনেক সময় রোগীর ব্যথা বাড়ে কমে বাড়ে কমে কিছুদিন ভালো ছিল আবার হচ্ছে তখন সে ডিজার্টেড হয়ে যায় অ্যাংজাইটিতে ভোগে কিরা আবার দেখা দিল হ্যাঁ সো এই ক্ষেত্রে মানসিক একটা প্রবলেম দেখা দিতে পারে আর শুধু যে ব্যথা না যে কোনো ক্রনিক ডিজিজই ধরেন ডায়াবেটিস হার্টের ডিজিজ বা যে কোনো রোগে যেগুলো আমরা হ্যাঁ আমরা নন কমিউনিকেবল ডিজিজগুলা নিয়ে মানুষ বেশি সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগে বিভিন্ন ডিজিজ হতে পারে যেটা আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলে থাকি এটা হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের চিন্তা করতে হবে তাকে কাউন্সিলিং করতে হবে মানসিক স্বাস্থ্যর জন্য প্রয়োজনে সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকিয়াট্রিস্টের স্মরণাপন্ন হতে হবে যদি প্রয়োজন হয় কিন্তু আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি দীর্ঘদিন আমরা রিহ্যাবিলিটেশনের এই জিনিসগুলো মাথায় থাকে জি একটা রোগী দীর্ঘদিন ক্রনিক পেইনের কারণে তার কি কি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে তার পেশাগত কি সমস্যা হতে পারে পারিবারিক কি সমস্যা হতে পারে অনেক কিছু হতে পারে যেগুলা হয়তো আমরা এখন লাইভে বলা সম্ভব না আমার প্রায় রুগী আসে যে রুগী বিদেশ ছিল পাঁচ দশ বছর দেশে আসছে কোমর ব্যথা নিয়ে এখন কোমর ব্যথা নিয়ে সে ভয়ে তার মানে স্ত্রীর সাথে সে কোনো কিছু করতেছে না তার বাচ্চা কাচ্চা নাই সে জানেও না আমাদের কাছে বলেও না আচ্ছা। এই যে তার একটা মানসিক একটা ইয়ে গ্যাপ হচ্ছে তার পারিবারিক সমস্যা তৈরি হয়েছে তো এতদিন সে বিদেশ ছিল আসার পরে সে ভয়ে চিন্তা করে যে তার ব্যাক পেইন বেড়ে যাবে কিনা বা রোগটা বেড়ে যাবে কিনা সো এই জিনিসগুলা আমাদেরকে বুঝতে হয় বা আমরা যারা যারা কাজ করি রোগী ডাক্তাররা আমরা কিন্তু অ্যাড্রেস করি একটা বিষয়ের সাথে অনেকগুলো অনেকগুলো ব্যাপার জড়িত চলে আসে হ্যাঁ। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে ওয়ালাইকুম সালাম জি দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমার আমাদের সাথে কথা বলুন হ্যাঁ সালাম আমি সাড়ে সাথে একটু কথা বলতে চাই আমার হ্যাঁ। বলো বলেন আমরা শুনতে পাচ্ছি আপনার হ্যাঁ, আমার চার পাঁচ বছর ধরে আমি বাইরে আবুধাবি গলায় অপারেশন করছিলাম রোগে আচ্ছা সেই ব্যথার অপারেশন পরে আমার ডাইন বাম সাইড অবশ হয়ে গেছিল অবশ হওয়ার পরে তখন আমি দেশা হিসাব করি দেশা হিসাবে তারা ভিতরে একটি সুস্থ কিন্তু তারপর থেকে ওই মাজার পিছন থেকে ব্যথা আর ডাইন পাও প্রচুর ব্যথা এই ব্যথা বে অনেক ডাক্তার অনেক কিছু করতেছি কিন্তু এটা কোন ই পাইতে আসি না সমাধান হইতেছে না এটা কিভাবে কি আপনার এটা কি পরেরটা কি এমআরআই করে দেখে কোনো হ্যাঁ। সমস্যা পাওয়া গিয়েছে এমআরআই করাছি এমআরআই করাছি আমি অপারেশন সিটি হাসপাতালে ওই অপারেশন করেছেন ফুটু হ্যাঁ, ফুটু করে ওই ফুটু ফুটু করে ওটা যে ফুটু করে ফুটু করার ফুটু ফুটু করে ওই যে সিটি হাসপাতাল ঢাকা আচ্ছা বুঝতে পেরেছি জি এখন সমাধান হচ্ছে না এই তো ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায় হ্যাঁ। ব্যথা পার আঙ্গুল পর্যন্ত চলে যায় আচ্ছা হ্যাঁ পার দিকে পুরা পা ইয়ে ব্যথায় অবসর মতো লাগে আপনার বয়স কত বয়স পঞ্চান্নর মতন আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার আগে ঘাড়ে একটা প্রবলেম ছিল অপারেশন করেছে ওই থেকে ওনার এক সাইড অবশ হয়ে গিয়েছিল থেরাপি দেওয়াতে ইম্প্রুভ হয়েছে এখন আবার ওনার কোমরে প্রবলেম এবং কোমরে ব্যথা পায়ের দিকে যায় সম্ভবত কোনো একটা অপারেশন উনি করেছে অপারেশন তো বিভিন্ন পদ্ধতিতে করা হয় এখনও ভালো হচ্ছে না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার ডিক্স প্রলাপস বা পিএলআইডি কোমরে যার কারণে পায়ের দিকে ব্যথাটা রেফার্ড করে তো আপনার এই ক্ষেত্রে আপনাকে আগে অপারেশন করে ফেলেছেন যা করেছেন সমস্যা নেই এখন আপনাকে পুনর্বাসন রিহা ফিজিও চিকিৎসা ট্রাই করতে হবে যদি আপনি সঠিকভাবে রিহা ফিজিও করেন ইনশাল্লাহ এই সমস্যাটা চলে যাবে আর যদি রিহা ফিজিও ধরেন ফেল করে দেন অপারেশন আর অপারেশনের বিভিন্ন সিস্টেম আছে যেটা সার্জনরা করে থাকেন যে সার্জারি সবচেয়ে বেস্ট যেগুলা মানে খুবই মানে মানে রেজাল্ট ভালো ওই জাতীয় অপারেশনে যেতে হবে মানে আপনি ধরেন অনেকে আমি দেখি যে বিভিন্ন জায়গায় অপারেশনে যায় যেগুলা বিভিন্ন আমি বলতে চাচ্ছি না যে এ সহজে একটা অপারেশন করবে এরকম একটা আসে আসলে কিছু রেজাল্ট আসে না সো অপারেশন করতে হবে অপারেশন যখন সার্জন করবে এবং যেটা তার জন্য বেস্ট সার্জারি বিভিন্ন ওয়ে আছে সার্জারি সেটাই করা উচিত অনেক সময় রুগী ভয় করতে চায় না বা চিন্তা করে কাটলে কি হবে ব্যাপারটা আসলে তা না কারণ যদি এক্সপোজ করতে এক্সপোজ করতে হবে তারপরে তাকে অপারেশন মানে ভালো রেজাল্ট আসতে হবে তো আপনি আপনি একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখিয়ে রিহ্যাব ফিজিও চিকিৎসা নেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা কমে যাবে যেহেতু একবার অপারেশন করেছেন বারবার করার প্রয়োজন নেই এই দর্শকের প্রশ্নের ধারাবাহিকতায় আরেকটি প্রশ্ন আমি বলি যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা আছে ছিল সেটা আবার পায়েও এসেছে আবার কিছুদিন পর দেখা গেল যে ব্যথাটা নাই তার মানে কি তাকে আর কোনো চিকিৎসার দিকে যেতে হবে নাকি মনে ধরে নেবে যে এটা ভালো হয়ে গেছে হ্যাঁ এটা যদি ক্রনিক হয় ধরেন কয়েক মাস কয়েক বছর হয়েছে এরকম হয় আবার ভালো হয়ে যায় হয় ভালো হয়ে যায় এর আগে একটা রুগী বলেছিল হ্যাঁ, যে হ্যাঁ। তো এটা বারবার মোর দেন যদি চার পাঁচবারে বেশি হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিন্তু এক দুইবার জীবনে এগুলো হতেই পারে এগুলো নিয়ে ওরিড আচ্ছা। হওয়ার কিছু নাই কিন্তু যদি একই রকম সমস্যা মোর দেন পাঁচ ছয়বার হয়ে যায় তখন অবশ্যই বাদ ব্যথা বা চিকিৎসককে দেখাতে হবে আচ্ছা, আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনেক দর্শক প্রশ্ন করেছেন জেনেছেন নিশ্চয়ই তারা উপকৃত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এসএটিভির দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ